আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি আপনারা সকলে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব এমনই একজন ব্যক্তির ঘটনা দুইশো মুসলমান খুন করার ইচ্ছা ছিল যা তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি একদিন আমি আমার দোকানে দেখলাম দুজন মহিলা সারা শরীরে কালো বোরখায় ঢেকে আমার দোকানে এসেছে তাও আবার মুসলিম আমার দোকানে আমি চিৎকার করে উঠলাম আমি আমার নিজের ভিতর শক্তি চাচ্ছিলাম যাতে তাদের ঘাড় দুটো ভেঙে দিতে পারি কথাটি সেই ব্যক্তির যেই মানুষটা তার জীবনে মুসলমানদের সবচেয়ে বেশি ঘৃণা করত এমনকি উনি এটাও বলেছেন যে জীবনের একটা পর্যায়ে ইসলামের প্রতি ঘৃণাই তাকে বাঁচিয়ে রেখেছিল অর্থাৎ তার সকল চিন্তা চেতনা জুড়ে ছিল ইসলাম বিদেশ আর মুসলিমদের প্রতি আক্রোশ ছোটবেলায় অ্যাকশন মারামারির মুভি দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন আর্মিতে যোগ দেওয়ার জন্য এরপর তিনি আর্মিতে যোগ দেন আর্মি থেকে রিটায়ার করার পর নিজের এলাকার ইসলামিক সেন্টার বোমা দিয়ে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেন তিনি এজন্য তিনি নিজের হাতে একটা বোমা বানান তার পরিকল্পনা ছিল দুইশো জন মানুষ নিহত অথবা আহত হবে এটাই ছিল তার দেশের জন্য সেবা এই পরিকল্পনা যখন তার মাথায় আসে তখনই একটা ঘটনা ঘটে তার ক্লাস টুতে পড়া মেয়ে যখন তার এক মুসলিম বন্ধুর মায়ের বোরকা পরা পোশাকের বর্ণনা দিচ্ছিল তখন তিনি খুব উত্তেজিত হয়ে যান তিনি এমন সব ভাষায় কথা বলতে শুরু করেন যেগুলো তার মেয়ের সামনে বলা একেবারেই উচিত ছিল না তার মেয়ের প্রতিক্রিয়া এমন ছিল যে সেই মুহূর্তের কথা তিনি এভাবে বলেছেন সেই সময়টাতে আমার মেয়ে কিছুই বলেনি আমাকে এটা ছিল তার মুখের চাহনি যেটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি এই পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ আমি কি এটা ঠিক করলাম আমি এই মুসলিমদের একটা সুযোগ দিব তখন তিনি গিয়ে উপস্থিত হলেন সেই ইসলামিক সেন্টারে যেটা তার উড়িয়ে দেওয়ার ইচ্ছা ছিল তিনি সেখান থেকে একটা কোরআন নিয়ে গেলেন এবং পড়লেন এমনকি মুসলিমদের আটকানোর জন্য বিভিন্ন প্রশ্ন করলেন মজার ব্যাপার হলো সেই লোকেরা তার প্রশ্নের উত্তর দিয়ে দিত সবসময় সেদিনের প্রায় দুই মাস পরই তিনি সেই ইসলামিক সেন্টারে ইসলাম ধর্ম গ্রহণ করেন সুবাহান আপনারা কি তার বর্তমান অবস্থা জানতে চান তার নাম হচ্ছে রিচার্ড ম্যাকেনি তিনি এখন সেই ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট সুবাহান তারা পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন বস্তুত আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী সুরা আনফালের আয়াত তিরিশ মহান আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন আমিন আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সকলের অত্যন্ত ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন বাটনটি অল করে দিবেন এতে করে আমাদের আপলোড দেওয়া পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আজ আর কথা বাড়াবো না আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে কফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন